নমস্কার ভিউয়ার্স মৃগাঙ্কুশ ইনফো চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত জানাই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন যাতে চাকরি সংক্রান্ত বিষয়ে নিত্য নতুন আপডেটগুলো পেতে পারেন আজকের যে প্রতিবেদন সেটি হচ্ছে কেন্দ্রের নতুন প্রকল্পে সরাসরি প্রশিক্ষণের মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় লক্ষ লক্ষ চাকরি দীর্ঘদিন ধরেই রাজ্য তথা কেন্দ্রের বিভিন্ন ধরনের নিয়োগের আপডেট ও বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে রাজ্য তথা কেন্দ্রে হাজার হাজার কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে তবে সমস্ত নিয়োগকে ছাড়িয়ে সবথেকে বড় নিয়োগ এবং সবথেকে সহজ পদ্ধতিতে নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বলা হচ্ছে চাকরি প্রার্থীরা বিনা খরচা খরচা এবং সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ নিতে পারবেন প্রশিক্ষণের খরচ বহন করবে সরকার এখানে আবেদন করলে চাকরি হওয়ার সম্ভাবনা প্রবল এখানে বিপুল সংখ্যক কর্মীদের প্রথমে সরাসরি তিন মাস অথবা ছ মাসের মধ্যে ট্রেনিং করানো হবে এবং সেই ট্রেনিংয়ের শেষে সরাসরি চাকরিতে নিযুক্ত করা হবে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এটি পুরোপুরি কেন্দ্র সরকারের একটি নতুন প্রকল্প যেখানে লক্ষাধিক কর্মী নিয়োগ করা হবে যে সমস্ত চাকরি প্রার্থী কেন্দ্র সরকারের নতুন প্রকল্পে সুযোগ সুবিধা উপভোগ করতে ইচ্ছুক তারা প্রতিবেদনটির সঙ্গে জুড়ে থাকুন প্রকল্পের নাম সম্পূর্ণ নতুন এবং বেকার যুবক যুবতীদের কথা মাথায় রেখে কেন্দ্র সরকারের নতুন প্রকল্প চালু হয়েছে যার মাধ্যমে এখানে কর্মী নিয়োগ করা হবে সেটি হলো দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্য যোজনা এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য মূলত সমাজের বেকার যুবক যুবতীদের কথা মাথায় রেখে যারা শিক্ষিত অথচ সমাজের মূল ধারায় পৌঁছাতে না পেরে পিছিয়ে রয়েছেন চাকরি বাকরির অভাবে এই সমস্ত বেকার যুবক যুবতীদের কর্মদক্ষ করার জন্য প্রশিক্ষণ দিয়ে চাকরি প্রার্থীদের কর্মদক্ষ করে সরাসরি কাজে নিযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন সরকার এর ফলে ছাত্রছাত্রীরা যেমন কাজের সুযোগ পাবে অন্যদিকে কেন্দ্র সরকারের তরফ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীর যোগান মিলবে কারা কারা আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে গেলে প্রথম শর্ত চাকরি প্রার্থীদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে আঠারো থেকে পঁচিশ বছর সরি পঁয়ত্রিশ বছর বয়সে চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন তবে যদি কোনো চাকরি প্রার্থী মহিলা অথবা প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে পঁয়তাল্লিশ বছর বয়সেও এখানে আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে গেলে চাকরি প্রার্থীরা খুবই ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যেমন অষ্টম শ্রেণী পাস হলেও আবেদন করতে পারবেন এছাড়া সমস্ত চাকরি প্রার্থী মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস বা আরও অন্যান্য যোগ্যতা রয়েছে তারাও এখানে আবেদন করতে পারবেন আবেদন পদ্ধতি এখানে আবেদন করতে গেলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করতে গেলে যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার করতে হবে প্রথমে রেজিস্টার করার পর আপনাদের নিজেদের রাজ্য জেলা সিলেক্ট করতে হবে নিকটবর্তী কোথায় ট্রেনিং সেন্টার রয়েছে সেই অনুযায়ী চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন এরপর নিজের এলাকায় যেখানে ট্রেনিং সেন্টার রয়েছে সেখানেও চাকরি প্রার্থীরা ফোন করে বা অন্যান্য কোনো মাধ্যমে যোগাযোগ করে জানতে পারবেন কোথায় কত সিট রয়েছে এবং কোন পদের জন্য ট্রেনিং করতে পারবেন সেই অনুযায়ী আবেদন করবেন নিজেরা যদি যোগাযোগ করতে না চান তাহলে অনলাইনে আবেদন করার পর আপনারা নিকটবর্তী ট্রেনিং সেন্টারে ট্রেনিং সেন্টার থেকে আপনাদের সঙ্গে যোগাযোগ করে আপনাকে ট্রেনিংয়ে জয়েন করতে বলবে চাকরি প্রার্থীরা প্রার্থীদের রেজিস্ট্রি রেজিস্টার করতে হবে এই এই ওয়েবসাইটটাতেই যে ওয়েবসাইটটি আপনারা দেখলেন এছাড়াও আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকেও পেয়ে যেতে পারেন এখানে আবেদন করতে গেলে যে যে ডকুমেন্টের ডকুমেন্টের প্রয়োজন সেইগুলি হলো যে যোগ্যতায় আবেদন করবেন সেই যোগ্যতা সমস্ত ডকুমেন্ট যেমন মার্কশিট ও সার্টিফিকেট রঙিন কালার পাসপোর্ট সাইজের দু কপি ফটো চাকরি প্রার্থীদের নিজস্ব বায়োডাটা মাধ্যমিক পাস হলে অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যারা আবেদন করবেন তাদের নিজস্ব রেশন কার্ড নিজের অথবা পরিবারের যদি জব কার্ড থাকে তাহলে জব কার্ড দিতে পারেন বয়সের প্রমাণপত্র অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থাকলেও হয়ে যাবে কাস্ট সার্টিফিকেট থাকলে সেটি অবশ্যই দিতে হবে গুরুত্বপূর্ণ তথ্য চাকরি প্রার্থীদের নিজের নিজের জেলায় ট্রেনিং সেন্টার রয়েছে এবং নিজের জেলাতে চাকরি প্রার্থীরা ইচ্ছে করলে চাকরি করতে পারবে সর্বমোট এখানে সাতশো ধরনের ট্রেনিং ফেসিলিটি রয়েছে সব মিলিয়ে প্রায় লক্ষ লক্ষ চাকরি প্রার্থীরা এখানে ট্রেনিং করে চাকরি দেওয়া হবে যারা প্রশিক্ষণ করবেন তাদের প্লেসমেন্টের ব্যবস্থা রয়েছে এখান থেকে অর্থাৎ প্রশিক্ষণ করলে চাকরি হয়ে যাবে সম্পূর্ণ বিনামূল্যে চাকরি প্রার্থীরা এখানে ট্রেনিং করতে পারবেন নিজের পকেট থেকে কোনো টাকা খরচ করতে হবে না এখানে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন আমি তবু আমার ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে দেবো আপনারা সেখান থেকেও কালেক্ট করে নিতে পারেন আমি আপনাদের সরাসরি পেজটি ওয়েবসাইটটিতে নিয়ে চলে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ক্যান্ডিডেট রেজিস্ট্রান রেজিস্ট্রেশন বলে যে অপশানটি আছে আপনারা এখানে ক্লিক করবেন সরাসরি ওয়েব পেজটি খুলে যাবে এখানে আপনারা যদি ফ্রেশ রেজিস্ট্রেশন করতে চান ফ্রেশ অথবা নিউ রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন করে নেক্সট অপশানটা প্রেস করবেন দীনদয়াল উপাধ্যায় যে প্রকল্প প্রকল্পটি আছে আপনারা এটা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ আমি আপনাদের ফোনের মাধ্যমে দেখাচ্ছি গুগল ক্রমে গিয়ে আপনারা এটা ডেস্কটপ সাইট অন করে নেবেন যাতে বুঝতে আপনাদের সুবিধা হয় বাঁদিকে দেখতে পাবেন সিলেট স্টেট তারপরে সিলেক্ট ডিস্ট্রিক্ট আমি ওয়েস্ট বেঙ্গল থেকে যেহেতু করছি সুতরাং আমি ওয়েস্ট বেঙ্গল ওখানে সিলেক্ট করে নিচ্ছি ডিস্ট্রিক্ট আমি হাওড়া জেলা সিলেক্ট করছি এখানে আপনারা ডান দিকে দেখতে পাবেন সাব ডিস্ট্রিক্ট ভিলেজ সব কিছুই অপশান দেওয়া আছে আপনারা সেখান থেকে কালেক্ট করে নিতে পারেন আমি এখানে সিলেক্ট করে নিয়েছি সমস্তটাই এইভাবে আপনারা আগের প্রোডাক্ট সিলেক্ট করে সেভ অ্যান্ড প্রসিড এই অপশানটা ক্লিক ক্লিক করে এটি সেভ করে নেবেন ভালো করে দেখে ফর্মটি ফিল করে নেবেন রেজিস্ট্রেশন করার পর আপনারা ফুল ইনফরমেশন যখন দেয়া হয়ে যাবে একদম ট্রেনিং প্রোগ্রাম যেটা যে যেগুলো আপনারা করতে চাইছেন সেগুলো করার পর একদম শেষে সাবমিট অপশান পাবেন সেখানে গিয়ে সাবমিট করে দেবেন এছাড়া এই সংক্রান্ত যদি কোনো তথ্য আরও জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি যথাযথ আপনাদের সহযোগিতা করব আজকের প্রতিবেদন এতটাই আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই